হ্যালো গুড মর্নিং বেবি কিসের বেবি আমি তোমার এমডি স্যার বলতেছি sorry sorry sir sir sir sorry sir sir মাত্র ঘুম থেকে উঠলা নাকি হ্যাঁ তোমার অফিসে দেখতেছি না যে আজকে আমার বাসায় স্যার সবকিছু চুরি হয়ে গেছে স্যার সবকিছু নিয়ে গেছে স্যার তুমি না গত সপ্তাহে বললা তোমার বাসায় চুরি হয়েছে ah, দোস্ত তুমি যে তিন মাস আগে দশ হাজার টাকা ধার মনে নাই ওই টাকাটা আমার লাগবে আমি অনেক বড় একটা ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি বুঝছিস মানে সবাই সব দিক থেকে আমাকে ট্র্যাপে ফেলতেছে আমি আর সার্ভাইভ করতে পারতেছি আমি আমার কোনো মতে মনে কর মাসটা চলতেছে তুই আর এই সময় আমাকে কাইন্ডলি কোনো প্রেশার দিস না দোস্ত গত সপ্তাহে দেখলাম তুমি একটা নতুন আইফোন কিনলে তখন তোমারই চাপ কইছিল তুই তো জানিস আমি একজন অ্যাপল ফ্রিক হ্যাঁ আইফোন ম্যাক এগুলো ছাড়া আমার চলে না তাই নতুনটা আসার সাথে সাথে কিনে ফেলছি আর কি আর তুই একটু পরে মনে করাই দিস হ্যাঁ হাতটা একটু পাকা হোক তারপরে তুই আমাকে একটু মনে করাই দিস তারপরে আমি অত সব পাওনা টাকা পয়সা চুকিয়ে দেবো পরে পরে পরে পরে পরে স্যার আমাকে ডেকেছিলেন ডেডলাইন তো চলে আসতো শফিক প্রজেক্টের আপডেট কি স্যার আসলে আমি আপনার কথাই বারবার ভাবছিলাম স্বপ্নে দেখলাম আমি আর আপনি একসাথে বিজনেস ট্রিপে আমেরিকায় যাচ্ছি প্লেনে একদম সুটেড বুটেড হয়ে একসাথে জার্নি করতেছি ঠিক নামার সময় আপনি হঠাৎ আমার হাতটা ধরে ফেললেন এটা বারবার ভেবে আমার যে কি লজ্জা লাগতেছে sir are you out of your mind আমি কাজের কথা জিজ্ঞেস করছি ও ওইটা এখনো হয়নি স্যার আরো এক দুই সপ্তাহ সময় লাগবে তোর রেজাল্ট দিন দিনে তো খারাপ হ্যাঁ আমি জানি খারাপ হয়েছে আসলে এই কাগজ কলম আর কিছু প্রশ্ন নিয়ে সাজানো পরীক্ষাটা আসল পরীক্ষা নয় আখিরাতের পরীক্ষাটাই হচ্ছে আসল পরীক্ষা কিন্তু আমি তো ধরে একদিনও ঠিক মতো নামাজ করতে দেখি হ্যাঁ আসলে আমি নামাজ ঠিকমতো না পড়লেও আমার মনের ভেতরটা অনেক ফ্রেশ হ্যাঁ ভেতরটা অনেক পবিত্র কি ব্যাপার তুমি আজকেও লেট করে আসলা সরি স্যার আর হবে না কোথায় ছিল তুমি এতক্ষণ স্যার দাদি মারা গেছে sir Everyone was so emotional. ওহো কার দাদি অ্যাকচুয়ালি স্যার একটা ইমার্জেন্সি ছিল তো এই জন্য আমি হসপিটালে ছিলাম স্যার আর ইউ প্রেগনেন্ট কি রে সারাদিন এমনি শুয়ে বসে থাকলে হইব নামাজ কালাম পড়ার খবর নাই আসলে আব্বু শুইটা ভালো নাই অনেক উইক লাগতেছে ও সারা রাত ফোনে কথা খাও গেম খেলো সারাদিন ঘুমায় থাকো এগুলো করতে উইক লাগে না আর নামাজ পড়তে গেলে উইক লাগে না পড়বো মানে এরপর এক্ষুনি এক্ষুনি এক্ষুনি এক্ষুনি এক্ষুনি হ্যাঁ ভাই আপনি কি রওনা এই তো ভাই এই যে রেডি হয়ে অলমোস্ট হ্যাঁ একটু পরে বেরোবো হুম আমি চলে আসবো সমস্যা নেই ভাই একটু ওয়েট করেন আমি আসতেছি হ্যাঁ A few moments later. আধা ঘন্টা হয়ে গেছে ভাই আমি না দাঁড়ায় রইছি আপনি কই ভাই এই যে গাড়িতে উঠে গেছি বুঝছেন এই মনে করেন পাক্কা পনেরো বিশ মিনিটের মধ্যে এসে পড়বো সমস্যা নেই আপনি একটু ওয়েট করেন ভাই আমি আসতেছি হ্যাঁ আসতেছি ভাই সত্যি করে কম তো ভাই আপনি কই অনেক জ্যাম ভাই বুঝছেন রাস্তাঘাটের যে অবস্থা মিনিমাম এক দুই ঘন্টা তো सॉरी भाई सॉरी भाई আজকের এক্সকিউজগুলো আপনার কেমন লাগলো সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনি এবং আপনার পরিবার বা পরিচিত লোকজন কে কখন কি বিষয় নিয়ে কীরকম এক্সকিউজ দিয়ে থাকে সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাই দেবেন আপনাদের সবার জন্য একটা স্পেশাল নিউজ দেশের বাইরে থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য আমরা যেসব মাধ্যম ব্যবহার করে থাকি সেগুলোতে অনেক সময় টাকা পাঠাইলে সময় মতো আমাদের কাছে টাকাটা আসে না অথবা যে টাকাটা পাঠানো হচ্ছে সেই টাকার উপর বিভিন্ন রকম হিডেন চার্জ কেটে রাখা হয় এবং অনেক সময় হিটের মিসগত কারণে টাকাগুলো টাইম মতো আপনারা পান না এরকম আরও বিভিন্ন সমস্যার কারণে বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোটা অনেক জটিল হয়ে গেছে বাট এই সমস্যাগুলোর একটা সুন্দর সহজ সমাধান আপনাকে দিচ্ছে ট্যাপ অ্যাপ এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে বিদেশ থেকে বাংলাদেশে সরাসরি ব্যাংকে এবং বিকাশে কোনো ধরনের হিডেন চার্জ ছাড়া সম্পূর্ণ ফ্রিতে টাকা পাঠাতে পারবে এবং টাকা পাঠানোর সময় অবশ্যই এই কোডটা কেজিপি এই কোডটা ইউজ করতে ভুলবেন না তাহলে যাকে আপনি টাকা পাঠাচ্ছেন সে কিন্তু এক্সট্রা আরও টেন ক্রেডিটস পেয়ে যাচ্ছে তো এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশন থেকে আপনারা অ্যাপের ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিয়ে রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং টাকা পাঠানোর সময় অবশ্যই কোড কেজিপি এটা ইউজ করলে কিন্তু যাকে আপনি টাকাটা পাঠাচ্ছেন সে এক্সট্রা টেন ক্রেডিটস পেয়ে যাচ্ছে thank you everyone for watching ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দেখা হবে টিল দেন আসসালামু আলাইকুম